আসসালামু আলাইকুম আমার নাম বাইজিদ আসলাম তো আজকে আমি বাইজিতে কিছু ভিউ দেখাবো আপনাদের মাঝে so let's go Bayazid Bostami ইসলামের এই সুফি সাধককে আমরা খুব বেশি না জানলেও ছোটকাল থেকেই তার মা ভক্তির একটি ঘটনার সাথে মোটামুটি সবাই পরিচিত এক রাতে তার ধার্মিক মা ঘুম ভেঙে গেলে পানি পান করতে চাইলেন কিন্তু ঘরে পানি ছিল না কলসি খালি তখন বালক বায়াজিৎ পানি আনতে বেরোলেন রাত দুপুরে দূরের এক ঝর্ণা থেকে পানি ভরে তিনি যখন ঘরে ফিরলেন অবশেষে তখন তার মা আর জেগে নেই আবারও ঘুমিয়ে পড়েছেন কিন্তু বায়াজিৎ মায়ের ঘুম না ভাঙিয়ে মায়ের কাছে সারা রাত দাঁড়িয়ে রইলেন পানির গ্লাস হাতে করে এই ভেবে যে যদি মা আবার উঠে পানি পান করতে চান রাত পেরিয়ে সকাল হলে মার ঘুম ভাঙল তিনি দেখলেন বায়াজিৎ দাঁড়িয়ে পানির গ্লাস হাতে নিয়ে মায়ের প্রতি আবেগ দেখে মা উদ্বেলিত হয়ে পড়লেন জানা যায় তিনি বলেছিলেন বায়াজিৎ একদিন অনেক বড় হবেন বালক বায়াজিৎ কোনোদিন সত্যি সত্যি এমন করেছিলেন কিনা সেটা আমাদের জানবার কোনো রকম উপায় নেই কারণ এই কাহিনীটা আমরা কোনো জীবনী গ্রন্থে পাই না পাই কেবল লোককাহিনী আর কবিতা গ্রন্থে এই ছোট্ট ঘটনার কথার মাধ্যমে আমরা বায়াজিৎ বোস্তামের নাম শুনলেও তার সম্পর্কে আহামরি কিছুই জানি না তবে জানার আগ্রহ সবারই আছে হয়তোবা নির্ভরযোগ্য কোনো সূত্র পান না আমাদের আজকের এই ভিডিওটিতে বায়াজিদ বোস্তামি সম্পর্কে অনেক ঘাটাঘাটি করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে এনেছি সেই সাথে তার অবাক করা জীবনের গল্প তো থাকছেই সব মিলিয়ে আরও একটি অজানাকে জানার ও শিক্ষণীয় ভিডিও দেখার সুযোগ আশা করি কেউ মিস করবেন না চলুন যাওয়া যাক মূল কথায় হজরত বায়াজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাহি একশো আঠাশ হিজরি সালে ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন তার পুরো নাম Abu Yazid Tayfur Isa bin Adam bin Sarushan পিতামাতা তার নাম রাখেন আবু ইয়াজত তিনি বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন তাই তার নামের শেষে বোস্তামি শব্দ ব্যবহার করা শব্দ ব্যবহার করা হয় হজরত বায়াজিদ বোস্তামির পিতার নাম ছিল তৈফুর হজরত বায়াজিদ বোস্তামির পিতামহ একজন মূর্তি এবং অগ্নি উপাসক ছিলেন বলে জানা যায় পরবর্তীতে তার পিতা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আল্লাহ তালার নেক বান্দা হিসেবে পরিগণিত হন তার পিতা ছিলেন প্রকৃত ইমানদার ন্যায়পরায়ণ এবং শান্ত ও সৎ চরিত্রের মুসলমান হজরত বায়াজিদ বোস্তামি রহমতুল্লাহি ছোটবেলায় সময় কাটত ঘর থেকে মসজিদ এবং মসজিদ থেকে ঘর আসা যাওয়ার মধ্য দিয়ে হজরত বায়াজিদ বোস্তামি রহমতুল্লাহি ভবিষ্যতে যে একজন কামেল মানুষ হবেন তা তার শৈশবেই প্রতিভাত হয় যেমন তিনি অন্য শিশুদের মতো খেলাধুলা ও হৈহুল্লই অযথা সময় নষ্ট করেননি তিনি শৈশব থেকে মহান আল্লাহ তালার ইবাদত ও মায়ের খেদমতে লিপ্ত থাকতেন হজরত বায়াজিদ বোস্তামি রহমতুল্লা আলাহি পিতামাতা ছোটবেলা থেকেই তার বিদ্যা শিক্ষার জন্য বিশেষ উদ্যোগ দেন তার জন্য বাসায় কয়েকজন শিক্ষক নিয়োগ করেন তার পিতাও তাকে শিক্ষাদান করান তার বয়স বাড়ার সাথে সাথে শুধু গৃহশিক্ষকের উপর নির্ভর করতে না পারায় তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া হয় এর মধ্যে তার পিতা মৃত্যুবরণ করেন তবে তার মাতা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী স্বামীর অকাল মৃত্যুতে তিনি বিচলিত হননি তার পরিবারে আর্থিক অবস্থা মোটামুটি সচ্ছল ছিল তাই পিতার অকাল মৃত্যু তার শিক্ষা জীবনে কোনো বিরূপ প্রভাব ফেলতে পারেনি তিনি মেধাবী ছাত্র ছিলেন তাই মাদ্রাসায় তিনি সহজেই শিক্ষকদের সুনজরে পড়েন একদিন তিনি বাড়ি গিয়ে তার মাকে বললেন আল্লাহর খেদমতে আমাকে ছেড়ে দিতে হবে আমি সম্পূর্ণভাবে আল্লাহর গোলাম হব মা বললেন আমি তোমাকে আল্লাহর খেদমতে ছেড়ে দিলাম তারপর তিনি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য উচ্চ মাকাম অর্জনের জন্য একশো জন বিশিষ্ট শিক্ষকের নিকট থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও অনুপ্রেরণা লাভ করেন তার বিশিষ্ট শিক্ষকের মধ্যে হজরত ইমাম সাদিক ও হজরত শফিক বলকি রহমতুল্লাহ আলহী ছিলেন অন্যতম বায়াজিদের জন্মের পূর্ব থেকেই ইসলামে সুফিবাদের বিক্ষিপ্ত কিছু প্রভাব দেখা যায় তবে সুফিরা দাবি করেন বায়াজিদ সুফিবাদকে জনপ্রিয় করে সুফিবাদকে একটি দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে যান জীবনের সুদীর্ঘ ত্রিশটি বছর তিনি সুফিবাদ প্রচারে ব্যয় করলেও তার জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে সত্যিকার বিশ্বাসযোগ্য কোনো লিখিত প্রমাণিক ইতিহাস পাওয়া যায় না তাতে সন্দেহ আরও বদ্ধমূল হয় তিনি সত্যি কি এমন অবিস্মরণীয় কাজ করে গেছেন অথচ তা কালে সাক্ষ্য দিচ্ছে না এমনটাই বলে থাকেন অনেক জ্ঞানী গুণীরা তবে তাকে নিয়ে প্রচুর মিথ ও গাল গল্প ছড়িয়ে আছে সুফি সাহিত্যে যা একান ওকান হয়ে ফুলে ফেপে তাকে পরিচিতি দিয়েছে এক অলৌকিক চরিত্রে বায়েজিদের সারা জীবন কেটেছে স্রষ্টা সাধনায় ছোটবেলা থেকেই স্রষ্টা চিন্তায় আচ্ছন্ন ছিলেন তিনি সম্ভবত নবী মুসা বা নবী মোহাম্মদের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্রষ্টা মগ্নতায় বোধ হয়ে ভেবেছিলেন তারা যদি স্রষ্টার সাথে দেখা করে কথা বলতে পারে আমিও নিশ্চয় পারব মনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রবল বিশ্বাস নিয়ে তিনি তিন তিনবার আল্লাহর ঘর মক্কা ভ্রমণ করেন সরাসরি আল্লাহ তালার সাক্ষাৎ পেতে প্রাচীন সুফিবাদের গবেষক হুজৈরি কাফ আল মাঝহব থেকে শুনি পরিণত বয়সে তার আল্লাহর সাথে দেখা করতে মক্কা যাওয়ার কাহিনী হুজুরির নানা বর্ণনা বিশ্লেষণ করে পাই বায়াজিদ প্রথমবার মক্কা গিয়ে শূন্য ঘর ও কিছু পাথর ছাড়া কিছুই দেখতে পেলেন না ভাবলেন হয়তো আল্লাহ তার তীর্থ ভ্রমণ গ্রহণ করেননি তাই দেখা দেননি দ্বিতীয়বার আবার গেলেন সেখানে ওই ঘর আবারও দেখতে পেলেন এবং সেই সাথে ওই ঘরের প্রভুকে দেখতে পাওয়ার দাবি জানালেন তবে এই ঘরের প্রভুটিকে তিনি মানুষ নাকি দেবতা বা আল্লাহ উনি দেখতে কেমন কি তার আকার আকৃতি বেশভূষা কিছুই তিনি ব্যাখ্যা করেননি বোধ করি মক্কায় তখন আরো অনেক লোক ছিল তারা কেউ বায়াজিদের এই দাবির পক্ষে সাক্ষ্য দেয়নি তবে তিনি কি আল্লাহ সেই দন্ত তিনি নিজেই ঘোলাটা করেছেন this is not yet real unity এই বলে তার কাছে মনে হলো গড়বড় আছে কিছু কোথায় যেন ঠিক মিলছে না আল্লাহকে দেখেছেন অথচ কিছু মেলাতে পারছেন না তা তো হতে পারে না অত্যাধিক স্রষ্টা চিন্তায় মানসিক বিকারগ্রস্ত হয়ে দৃষ্টিভ্রম হওয়া অস্বাভাবিক কিছু নয় দিনের আলোতে যে স্রষ্টাকে তিনি দেখতে পেলেন না অথচ সেই স্রষ্টাকে তিনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন এবং ঘুমের ঘরে স্রষ্টার সাথে নাকি কথা বললেন আটটারের সূত্র থেকে আমরা জানতে পারি বায়াজিদ দাবি করেছেন I saw God in a dream and asked him what is the পথ towards you he replied abandon yourself and you are already there আবার মূল প্রসঙ্গে আসি স্রষ্টার সাক্ষাৎ পেতেই হবে এই সংকল্প নিয়ে তৃতীয়বারের মতো তিনি আবার মক্কা গেলেন এইবার শুধু ঘরের প্রভুটিকেই দেখতে পেলেন তখন বিড়বিড় করে আত্ম উপলব্ধি করলেন ও বায়াজিৎ তুমি নিজেকে না জেনে গোটা পৃথিবী জানলেও তুমি সত্যিকারের স্রষ্টা ভক্ত হতে পারবে না যখন তুমি নিজেকে জানবে তখনই চিনতে পারবে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড হবে প্রকৃত স্রষ্টা ভক্ত তারপর তার বোধতাই হলো মানুষের নিজের মনের মাঝেই স্রষ্টা বিরাজমান শুধু তাকে দেখার মতো অন্তদৃষ্টি চাই আরও উপলব্ধি জন্মালো মানুষের কল্পনার স্রষ্টার আর প্রকৃত স্রষ্টার মধ্যে বিস্তর ব্যবধান মক্কাকে আল্লাহর ঘর মেনে নিলেও আল্লাহকে দেখার ইচ্ছা নিয়ে কোনো মুসলমান মক্কা যায় না কারণ তারা ভালো করেই জানে এখানে আল্লাহ বাস করেন না অথচ বায়াজিদ এই কথা জেনেও বারবার মক্কায় গেলেন আল্লাহকে দেখতে তার এই অবধ শিশুসুলভ চিন্তাভাবনার জন্যই তাকে সুস্থ মানসিকতা সম্পন্ন ব্যক্তি পর্যায়ে বিবেচনা করতে কেন জানি বারবার জ্ঞানীগুণীরা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এছাড়া তার এই দর্শন প্রকৃত ইসলামের পরিপন্থী ইসলামের মূল আদর্শ আল্লাহকে খুঁজে বের করে আল্লাহর সাথে সাক্ষাৎ করা নয় আল্লাহ ও নবীর প্রতি বিশ্বাস আনাই ইসলামের মূল কথা এমনটাই ব্যক্ত করেছেন ইসলামের বিশ্লেষকগণ বায়াজিদের জীবদ্দশায় তার এই আল্লাহ দর্শন নিয়ে প্রচুর মতবিরোধের জন্ম দিয়েছিল অবশেষে বায়াজিদ আটশো চুয়াত্তর সালে সত্তর ঊর্ধ্ব বছর বয়সে মারা যান তাকে সমাহিত করা হয় বোস্তাম শহরেই মৃত্যু পূর্বে কেউ একজন তার বয়স জিজ্ঞাসা করলে তার জবাবে তিনি বোঝাতে চেয়েছিলেন শেষ চার বছর বাদ দিলে বাকি জীবনটাই তিনি কাটিয়েছেন এক ঘোরের মধ্যে ইসলামের সেই সুফি সাধক বায়াজিদ বোস্তামির নামেই আমাদের চট্টগ্রামে গড়ে উঠেছে এক মাজার তখনকার সময় সিল্ক রুটের যুগে ভারত চীন আর মধ্যপ্রাচ্যের পথে এক গুরুত্বপূর্ণ বন্দর ছিল চট্টগ্রাম এই পথেই প্রথম মুসলিমরা চীনে গিয়েছিল সম্ভবত বায়াজিতের অনুসারীরা নবম শতকে এই বন্দরীর নগরীতে এসেছিলেন এবং তাদের প্রভাবেই এই মাজারের এই নামকরণ ভক্তরা দাবি করেন বায়াজিত এই অঞ্চলে এসেছিলেন এবং ভক্তদের ভালোবাসা দেখে নিজের কনিষ্ঠ অঙ্গুলি থেকে কয়েক ফোটা রক্ত চট্টগ্রামের মাটিতে ঢেলে দেন এবং সেখানে একটি মাজার বানানোর অনুমতি দেন তবে এই লোককাহিনী ইতিহাসের কোনো গ্রন্থে স্থান পায়নি এর কোনো সত্যতাও পাওয়া যায়নি আটশো সালের দিকে বায়াজিদ মারা গেলেও এই প্রাচীন কীর্তির তারিখ আটশো সাল বা তার আগেও হতে পারে বাজিদের উপস্থিতি সেখানে কোনোদিন থাকুক বা না থাকুক সেখানে অবস্থিত বোস্তামি কাছিম জীব বৈচিত্র্যের এক নিদর্শন চট্টগ্রামের বাজিদ বোস্তামির মাজারে গেলে কচ্ছপগুলোর জন্য ভয়ানক মায়া হয় আর ইরানের বস্তাম শহরের বোস্তামির কবর কমপ্লেক্সে গেলে বোস্তামির জন্য মায়া হয় আমাদের এ দেশীয় কেউ বোস্তামের আসল মাজার দেখলে ভিড়মি খেয়ে মরে যাবে বলে অনেকের বিশ্বাস বাইজিদ বোস্তামের কবর যে কমপ্লেক্সে সেখানে বলা হয় একজন বড় পীরের কবর আছে আমাদের দেশীয় যে কোনো পীরের মাজারের মতোই আড়ম্বর তার লাল সালু ভক্তিমূলক কাপড়ের টুকরা মানত করে ফেলে আসা মুদ্রা কি নেই তবে সেটা আমাদের বায়াজিদ বোস্তামের কবর না তার কবর পাওয়া যাবে কয়েকটা নির্জন কোর্টিয়ার্ড বা উঠোনের একটার এক কোনায় শুকনো পাতা ছড়ানো বাঁধানো কবর কোনো জৌলুসের সিটে কোটাও নেই কেবল অস্তিত্ব টিকিয়ে রাখার মতো একটি ভাব তার তুলনায় আমাদের চট্টগ্রামের কথিত কবর বরং অনেক আড়ম্বরপূর্ণ এর মাধ্যমে আরও একটি বিষয় স্পষ্ট হয় যে যাদের নামে মাজারের জন্ম সেই তারাই কিন্তু মাজার নিজের কবরটাকে সাধারণ হিসেবেই দেখে ভালোবাসেন বলেই তাদের আসল কবরগুলো অতি সাধারণ প্রিয় ভিউয়ার্স বায়াজিদ বোস্তামি সম্পর্কে আমরা সর্বোচ্চ ঘাটাঘাটি করে ভিডিওটি বানানোর চেষ্টা করেছি কোথাও কোনো ভুল মনে হলে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত তুলে ধরবেন ভিডিওটি